আমার বউ যদি না খাই মরে আমার ফ্যামিলি যদি না খাই মরে সরকার থেকে এই দুই বছরে এক টাকা সাহায্য পাই নাই আপনাদের দোকানে খাবার খোলা কেন

শুভ ভাই সমস্ত খাবার দাবার খোলা কেন এগুলো কি এগুলো আপনাদের হ্যাঁ? আপনাদের দোকানে খাবার এগুলো খোলা কেন কাপড় এত অস্বস্তিকর পরিবেশ কেন আপনাদের রান্নাঘরে বেহাল অবস্থা এমনি করে কষ্ট করতেছে Thank you. কথা বলেন আপনি কথা বলেন কেন জেলে আমার ফ্যামিলি যদি না খাই মরে সরকার থেকে এই দুই বছরে এক টাকা সাহায্য পাই নাই আমি কাজ করছি ওখানে অবস্থা ভালো আপনাকে আমি চাইলে বড় রকম জরিমানা করতে পারতাম পারতাম কিনা সেটা আমরা আমি আপনাকে জরিমানাটা করছি কম করে একজন মানুষ আপনি দিতে না পারেন জেল তো আপনার হবে জেল হবে সেই কথাটা আমার স্টাফ আপনাকে অবশ্যই বলবে ঠিক আছে আমি আপনার সাথে কথা বলতেছি আমি বলছি আমাদের দোকানটা খোলা হয় একটু দশটার পরে বেরোনোর দোকান আমরা আবার খুলে নেব কিছু অফিসে নেওয়া আছে আমি রাশিয়ার করার কিছু নাই এটা আমি দিদি আমি আপনার কিন্তু এই যে আমরা দুই বছর ধরে বসতে আছি না আমাদের দুই পয়সা ইনকাম নাই আপনাকে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন আপনি কথার কথা বলে রাখছেন আপনার যা কথা আছে আপনি তার জন্য আপনার স্টাফের সাথে কথা বলুন তো আমার নিজের কাজ করছে নিজের কাজ করছে ঠিক আছে আমাদের তো এটা কথা